তো এই যে এগুলো ভুয়া কথা মেশুর এগুলোকে বলে মেশুরুন বাইনা মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত কোনো ভিত্তি নাই এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয় জমজ বাচ্চা নাকি হয় একসাথে দুই বাচ্চা বলে না আমি আরো বেশি বেশি খাইতাম বলতাম এটা তো আরো ভালো এক লোকে দুই বাচ্চা হলে দুইবারের কষ্ট একবারে সারল তাই না এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয়গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাথু উম্মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না